Today is a very special day for me কারণ আজকে আমার সাথে আমার ছোটোবেলার বন্ধু আছে তো welcome to daily English a day three I am Rohit Khandakar and I am Jui Brahma okay Jui আমার ছোটোবেলার ফ্রেন্ড তো জুই কেমন আছিস ভালো ভালো ওকে দেন লাইফ কেমন যাচ্ছে life is quite cute cute okay আচ্ছা কিউটের অর্থ কি বলতো um, জানতাম তুই পারবি না কিউটের অর্থ হচ্ছে সুন্দর ঠিক আছে এই এই এই জিনিসটা যেন আমার একটা ছোটোবেলা আমাদের একটা গেমের কথা মনে পড়ে গেছে ওই যে আমরা একটা গেম খেলতাম না যে ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড বলতাম প্লাস আমরা বাংলা বলতাম কিন্তু এই ওয়ার্ডটা যখন শেষ হতো ওটা লাস্টের লেটারটা দিয়ে আরেকটা নতুন ওয়ার্ড বলা ট্রাই করতাম তাই না হ্যাঁ। মনে আছে এটা খেলবি নাকি আজকে চল খেলি ওকে আচ্ছা তাহলে কিউট দিয়ে আমরা স্টার্ট করি ওকে ওকে একটা রুল আমি যে ওয়ার্ডটা বলবো সেই ওয়ার্ডটা লাস্টের লেটারটা দিয়ে তুই নতুন ওয়ার্ড বলার মানে বের করার মধ্যে মাত্র তিনটা সেকেন্ড তুই টাইম পাবি only three second only three seconds okay so শুরু করি ওকে তাহলে কিউট দিয়ে স্টার্ট করি cute E English English H horse egg egg G goal lion N national one two three আমি জানতাম ওকে ওয়ান পয়েন্ট আমার নেক্সট ওকে এখন তুই বল gravity Y yellow window W wild one okay d dog dog g g one google okay <laughs> um e last e one Two I can't Three. remember. <laughs> time's over again next You point got mine us. okay so i got two okay. and three is the final point okay Yeah. so it's a huge risk okay then আমি এখন বলি Yeah, sure. ওকে তাহলে bird D. Yeah Um, one two three <laughs> ওকে তাহলে আমরা এটা থেকে কি শিখলাম আমরা এইভাবে ঘরে বসে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম ওয়ার্ড গেম খেলে আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ওয়ার্ড শিখতে পারি আর এইসব ওয়ার্ডের মিনিংগুলো আমরা বিভিন্ন ডিকশনারি থেকে জেনে নিতে পারি সো এইভাবে প্রতিদিন আমরা অল্প কিছু সময় একটু আনন্দের মাধ্যমে নতুন নতুন কিছু শেখা যায় so this is all for today and stay with us Bye bye. Ta ta.